হ্যালো সবাইকে কেমন আছেন সবাই অনেকদিন পর আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম আসলে সময় এবং কাজের চাপে এই দুইটার কারণে আমি এখন আর ভিডিও নিয়ে কন্টিনিউ আপলোড করতে পারি না তো আজকে খুবই সিম্পল একটা কাজ এটা তো চেষ্টা করলাম যে একটু ভিডিওটা দেওয়ার কারণ যেহেতু আমি অনেক দিন হচ্ছে আমার চ্যানেলে ভিডিও দিচ্ছি না এটা হচ্ছে ভিভো ওয়াই সেভেন জি একটা ফোন এটা ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে কাস্টমার এটাকে ভেঙে ফেলেছে তো আমি ডিসপ্লেটা খুলে নিলাম মোবাইলটা আমি অলরেডি খুলেছি যার কারণে হয়তো অনেক ইজিতেই খোলা হয়ে গেছে এবং ভিডিওটা চাচ্ছি যে যত শর্ট করা যায় তো এই হচ্ছে একটা নতুন ডিসপ্লে তো চলেন ফার্স্টে আমরা একটু চেক করে নিই যে ডিসপ্লেটা ঠিক আছে কিনা ঠিক থাকলে আমরা লাগিয়ে ফেলবো সেকশন অন হয়েছে আমরা একটু টিপাটিপি করে চেক করে ডিসপ্লেটা খুব শর্টকাটের মধ্যে আমি কাজটা কমপ্লিট করব যেহেতু আমার এখন অ্যাকচুয়ালি সময় পাই কম আর মানে কি বলবো কাজের এতটাই প্রেশার যা কিনা আমাকে আসলে অনেকটা ব্যস্ত থাকতে হয় আগের মতো প্রতিনিয়ত আপনাদের মাঝে ভিডিও দিতে পারি না তো আপনাদের যাদের এই ধরনের ফোন আছে ডিসপ্লে চেঞ্জ করবেন বা হার্ডওয়্যার প্রবলেম আপনার মাদারবোর্ডের সমস্যা যে কোনো কিছু এনিথিং আপনারা চাইলে ইচ্ছা করলে আমাকে অনলাইনে নক দিতে পারেন এবং আপনারা চাইলে আমার কাছ থেকে ফোনগুলো সার্ভিস করায় নিতে পারেন loading Ele nasce juegos es dirección. Muchas gracias de Por dicho, al ahí, y me encantó la hacer de de los chicos de los de muchas la de escuchar, muchas La de আমার কাজ এখন আবার লাগিয়ে যাতে আটাটা একটু শুকায় যায় এর জন্য আশা করি খুব সুন্দর একটা সেট হয়েছে এই ফোনটার ফোনটাও কোনো মানে কিছু হয় নাই একদম সুন্দর ফিনিশিং তো ধন্যবাদ যারা যারা আমার এই ভিডিও দেখেন please hit the subscribe my channel and press the bell icon এবং সেই সাথে সাথে আপনারা আমার পেজটি ফলো আপ করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা সকল ধরনের নোটিফিকেশন পেয়ে যান থ্যাংক ইউ সবাইকে